আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন any yes guys we are আমরা ভালো আছি উই আর কি করতেছিলাম মানে we are also good so Asif তোমার ফোনটাতে একটু কমেন্ট করতে হবে আচ্ছা তোর ফোন আছে না একটা phone one people hi hello hello সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম এটা না ইনস্টাগ্রাম হাসিফ ফার্স্ট হাসিফ একটা দিত গিভ মি দ্য অ্যাপল ও সরি আচ্ছা ও না কমেন্ট আসতেছে আচ্ছা <laughs> আচ্ছা কমেন্ট আসার প্যারা নাই রাব্বি জিজি লিখছে রাজবাড়ি থেকে হ্যালো ও হ্যাঁ তোমরা টাইটেল দেখে বলতেছো যে কোন জেলায় যে এখন ব্লগ করবো অ্যান্ড আমরা ডিসাইড করতেছি তাই না হ্যাঁ। আমরা কোন জেলায় যাওয়া যায় নোয়াখালী আহ আরে নোয়াখালী আমি চাই যে নোয়াখালী রিসেন্ট যাইতে কিন্তু এটা আমরা কন্ট্রোল করতে পারবো না <laughs> ইনশাল্লাহ মইনাটা কল দিতে বলতে একটু পরে take love from Khulna thank you আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম হাসিব লেখছে দেখ পাবনাতে দেখতে চাই একটু এদিকে আয় বল তুই নিবি না আমাদেরকে পাবনা মইন ভাইকে ফোন আচ্ছা পাবনা ডিটেলসটা আমরা বলতেছি love from Gazipur love from Noakhali thank you so much everyone for your love and support love from Tripura আমার বাড়ির ঠিক সামনে দিয়ে ত্রিপুরা আমরা ত্রিপুরা গেছিলাম আচ্ছা হাসিব এখন পাবনার ব্যাপারটা বলবে হাসিব হ্যাঁ। কি দুটা ভাত দুটা ভাত চাল খাওয়াবি না পাবনা নিয়ে যে দুটো চারটা চারটা ভাত চাল চারটা ভাত চাল খাওয়াবে আমাদেরকে পাবনা যে অ্যান্ড uh, হাসিবের বউ যদি লাইফটা দেখে থাকেন হাসিব একটু বলেন যে আমাদেরকে পাবনা নিয়ে যেতে ছোট ভাই নিয়ে আসছে কোন ছোট ভাই পাবনা হ্যাঁ, পাবনা এই তো এটা আমার দোষ না এটা কিন্তু আমার দোষ না আমি পাবনা আসতে চাই আর আমার দোষ না আর হাসিবের দোষ ব্যক্তিগত হাসিবের দোষ হাসিব আমাদেরকে পাবনা নিচ্ছে না টিয়ার বাড়ি করে আমার বিক্রমপুর বিক্রমপুর নিবি না বিক্রমপুর বিক্রমপুর তো ভাই তোমার মামার দিকে তো ওইটাই মামার দিকে বিক্রমপুর পক্ষ থেকে তুমি যদি বিক্রমপুর না নিয়ে যাও তাহলে মুন্সিগঞ্জ আমি গেছিলাম অনেক কমেন্ট পাবনা আসেন পাবনা আসেন ইয়াস মুকু ভাইয়ের এলাকা পাওয়ার পাবনা ইনশাল্লাহ আমরা রিসেন্ট আমরা এই একটা ব্লগের পরে মেবি আমরা একটা জেলা ব্লগ করব মানে সামনে একটা ব্লগ করব ব্লগের পরে একটা জেলা ব্লগ করার খুব ইচ্ছা জাগছে আমরা জানুয়ারি মাসে কোনো ঢাকার বাইরে ব্লগ করছি কুমিল্লাবাদে আর কি কুমিল্লা তো আমাদের রেগুলার ব্লগে পড়ে কুমিল্লাবাদে হ্যাঁ না অ্যান্ড আমি একটা কথা বলছিলাম যে কুমিল্লা রিপ্রেজেন্ট ব্লগও করবো আমি কুমিল্লা সিটির যে রিপ্রেজেন্টটা সেই রিপ্রেজেন্ট ব্লগও আমি করবো ইনশাল্লাহ অ্যান্ড হোপসো uh, কোনটা হইতে পারে উইডেন নো ওয়ান এর পরে এই প্রথম রিপ্রেজেন্ট হ্যাঁ ওয়ান এর পরে একটা রিপ্রেজেন্ট ব্লগ এন্ড ইনশাল্লাহ হবে হবে যেই জেলাই হোক না কেন হবে আশা আশা করি ভালো ভালো করে করার চেষ্টা করবো আর কি আমি ভুলে গেছি অনেক মানে ব্লগিংটা আর কি জেলার ব্লগটা একটু আমাদের অনেক বেশি প্যারা একটু না প্রায় অনেক বেশি প্যারা খেতে হয় অনেক ফুটেজ অনেক কিছু কালেক্ট করে আপলোড দেওয়া বাবা অনেক মানে ড্রোনও অনেক কিছু অনেক কাহিনী আছে এটার মধ্যে মানে একটা সিকোয়েন্সের পর আরেকটা সিকোয়েন্স মিলানো একটু প্যারা হয় আমাদের বাগেরহাটে আসেন ভাইয়া বাগেরহাট বাগেরহাট আমরা জানি না খুলনা সাতক্ষীরা সাতক্ষীরা তো জোস হ্যাঁ। রে সাতক্ষীরা কথা মনে আসলেই আমার <laughs> আমার হা একার এমনি পিটে যায় সাতক্ষীরার কথা মনে আসলে love from Mymensingh thank you Mymensingh ব্লগগুলো হোপসো ময়মন সিং বাসীর ভালো লাগছে সবচেয়ে এফোর্ট দেওয়া হয় হ্যাঁ জেলা আমরা যে ব্লগগুলো নর্মালি করি এগুলো আসলে যে নর্মালি ওয়েতেই মানে করি যেগুলো নর্মালি করি আর কি এগুলো মানে এত এফোর্টটা আমরা দেই না বাট জেলা ব্লগে আমাদের যে এফোর্ট দিতে হয় মানে ঢাকার বাইরে যেতে হয় ফার্স্ট গাড়ি চালায় বা বাইক চালায় যেটাই চালাই যাই পুরোটা চালায় যেতে হয় ঠিক তাড়াতাড়ি উঠেই মনে করেন যে আবার ব্লগ স্টার্ট প্রত্যেকটা প্লেসে যাওয়া একটু টাফ হয়ে যায় যেমন জেলায় গেলে কি সাবস্ক্রাইবারগুলো বেশি পাওয়া যায় এই আর কি ভালোবাসার মানুষজন বেশি ঢাকার বাইরে চলে আসেন ভাইয়া পাবনা ইনশাল্লাহ পাবনা যাব যা বুঝতে পারতেছি আমরা পাবলা পাবনা প্ল্যানটা আমরা তাড়াতাড়ি করবো অ্যান্ড আসিফের বাড়িতে আমরা সবাই হামলা দিব কি যে মজা হবে তোর যে এন্ট্রি পার্টিগুলো আছে অফিসে তোর যে কি করব কাকন লেগছে আমিও যাবো না কাকন তোর নিব না আমরা তোর বললাম না আমরা তুই প্লেন চালা তুই তো এখন প্লেন চালাবি তুই তো আমাদেরকে ভুলে যাবি এয়ারফোর্স ইউনো রকেট উল্টাবি আমি তো হুন্ডা উল্টাই তুই তোর উল্টাবি রকেট স্কিলস হবে স্টান্ট হবে প্যারাই ভাই আবার আসবেন মমন সিং ইনশাল্লাহ মমন সিং মজা ছিল হ্যাঁ। দুইটা দিন সেই মজা করছি <laughs> মমন সিং বাইকের মিলে আপনার সাথে চলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ মমন সিং এর drone crash oh কোনটা মমন আচ্ছা হ্যাঁ সিং আমি আমার মানে ইয়া এয়ার টু এর ফার্স্ট ক্র্যাশ করছিলাম ওটা খাম্বার মধ্যে আটকে গেছিল ওইটা ওইটা একজনের ইয়েতে দেখলাম ভিডিও না ব্লগে দেখছি আমি আমাদের ব্লগেও আছে আচ্ছা লাভ ফ্রম ছাগল নাইয়া নোয়াখালী ফেনি নোয়াখালী ছাগল নাইয়া ফেনি না ছাগল নাইয়া ছাগল নাইয়া নোয়াখালী না নোয়াখালী ফেনি মাঝখানে মনে ছাগল নাইয়া না ছাগল নেই নোয়াখালী হয়তো ফেনি শেষ ফেনি শেষ আর নোয়াখালী শুরু ভাইয়া টাঙ্গাইল আসেন ইয়েস ইনশাল্লাহ এই যে লাভ ফ্রম পাবনা আর আজকে শেষ ইনবক্স হাসিব ইনবক্স হাসিব ফেনি ফেনি থেকে yes Feni represent blog done আমাদের যে যে জেলায় ব্লগগুলো করা হয় না আমি বলি রংপুর বাকি আছে আমরা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তবে নেক্সট টার্গেট নেই ভাই উত্তরবঙ্গ আমরা আমরা ভাই উত্তরবঙ্গ অনেক কষ্ট আর কি মানে রাস্তা <clears throat> শেষই হয় না গেছেন কিন্তু উত্তরবঙ্গে খুব কম গেছেন উত্তরবঙ্গ আমি গেছি আমি গেছি যাই নাই তেমন না আমি দিনাজপুরেও গেছি দিনাজপুরে আমি টু থাউজেন্ড ফোরটিনে সাইকেল স্ট্যান্ড শো করছি তার তখন তখন টু থাউজেন্ড ফোরটিন তার ভ্লগ করতাম short short short short video আর কি এগুলো ডাইরেক্ট গান লাগে আপলোড দিয়ে দিতাম উত্তরবঙ্গের রাস্তাটা মানে শেষই হয় না মানে আমরা যে পঞ্চগড় পঞ্চ তেঁতুলিয়া গেলাম আঠাইশ ঘন্টা গাড়ি আঠাইশ ঘন্টা বাবা রে বাবা পাঁচশো কিলো এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় জার্নি ছিল একটা না কিন্তু রেজাল্ট আমরা পাইছিলাম জিরো স্যাড হার্ট নিয়ে আমরা চলে আসছি স্যাড এত আপডেট এত কিছু নিয়ে যাওয়ার পর আমরা মিস করে ফেলছি বাট ইনশাল্লাহ প্যারা নাই আবারও হবে আবারও লাভ ফ্রম সলিমুল্লা রোড ইতাসি ইতাসি love from Mymensingh thank you love from Gouripur so আমরা কমেন্ট বেসমেন্ট করে আমরা দেখি কোন জেলে যাওয়া যায় আর হ্যাঁ একটা কথা বলছি ওয়ান মিলিয়নের পরে কুমিল্লা সিটির একটা ব্লগ আসবে রিপ্রেজেন্ট ব্লগ আমার শহর নিয়ে দেখাতে চাই আমি ইনশাল্লাহ দেখি টস হবে আমরা টস করবো টস করে আমরা করবো আর বরিশালবাসী তো আমার ভুললেই গেছে বরিশাল যাবো আমি বরিশালকে শো করার ইচ্ছা বরিশালে স্টান শো আমি লাস্ট টাইম স্টান শো করতে পারিনি বরিশালে আমাদের বাইকগুলা মানে শো শুরু হয়েছে বিকালে আমার বাইক পৌঁছাইছে রাতের আটটা বাজে এরকম স্যাড স্টোরি আমার লাইফে আছে যে শো চারটায় আর আমার বাইক পিক আপে করে পৌঁছাইছে আটটা বাজে রাতের ফেরির জ্যামে হতায় समटाइम्स होता है love from Pabna love from Rangpur ভাই এমএস ভিজের টি শার্ট কবে আসবে আচ্ছা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আমি শেয়ার করতে যাচ্ছি এমএস ভিজেট টোয়েন্টি টোয়েন্টি টু মানে দুই হাজার বাইশের আমরা এমএস ভিজেট বাংলাদেশ আহ, আমাদের সারা বাংলাদেশে অলরেডি চব্বিশটা জেলায় এমএস ভিজেটের শাখা আছে অ্যান্ড সবসময় যে আমরা এক বছর পর পর ইমেজ ডিজাইনের টি শার্টটা চেঞ্জ করি অ্যান্ড আমাদের T shirt already ready and ready মানে কি ডিজাইন রেডি আমার স্যাম্পেল আমি কালকে বা আজকে পেয়ে যাব দেন আমি তো ছবি তুলে আপলোড দিচ্ছি অ্যান্ড এবার টি শার্ট একটু কালারফুল দূরের থেকে বোঝা যাবে এমএস ভিজেট অ্যান্ড আশা করি সবার ভালো লাগবে অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক স্টোরিজের মাধ্যমে আপডেট দিব অ্যান্ড সোয়াগ নামে একটা পেজ আছে সেখানে কন্ট্যাক্ট করে বলতে পারেন আদিল টিয়ারেক্স সোলেমান সুইম দেন অনন্ত ওদের সাথে বাট এখনও আসে নাই আমরা স্যাম্পলটা দেখি আমার কাপড়টা পছন্দ হওয়ার পর পরই অ্যাপ্রুভ করলে উইদিন ওয়ান উইকের মধ্যে ইনশাল্লাহ আমরা M S visit twenty twenty two এর যাত্রা শুরু করবো অ্যান্ড লাস্ট এম এস ভিজিটের যে ব্লু কালারের টি শার্টটা অলরেডি সারা বাংলাদেশে পাঁচ হাজার গেছে ফাইভ থাউজেন্ড আমি ইন টোটাল হিসাব করলাম ফাইভ থাউজেন্ড সোয়াগ সোয়াগেরটা গেছে অলমোস্ট সেভেন থাউজেন্ডের কাছাকাছি সোয়াগ বেশি সোয়েগর আসবে বাট সোয়েগর না বাট এমএস ভিজিট এখন আসবে অ্যান্ড মার্চেন্ডাইজ আস্তে আস্তেই আসবে ডেভেলপ আস্তে আস্তে হবে ইনশাল্লাহ লাভ ফ্রম রংপুর কুড়িগ্রাম ধন্যবাদ এত দূর থেকে লাইভ দেখার জন্য love for Barishal yo Pabna Pabna অনেক গরম পাবনা অনেক গরম পাবনা তোমাকে নিয়ে আমার কোনো ভাবনা দেখা হবে সুন বিউটি গাইজ সো আজকের লাইফটা এই পর্যন্তই এখন যাইতে হবে এয়ারপোর্ট রোড আর একটা কাজ আছে মাত্র একটা দুইটা কাজ শেষ করে আসলাম অ্যান্ড আমি এখন এই লাইফটা শেষ করার পরে কমেন্ট থেকে আমি জানবো যে কোন জেলায় আমরা খুব রিসেন্ট যাচ্ছি অ্যান্ড ফেব্রুয়ারি মাসেই আমরা যাব বার্থডে আগে যদি দুই দুটা জেলা না মারা যায় তাহলে তো আর বারো লাখ হবে না তাই না তো thanks for watching this life ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ তার আগে আর একটা ভ্লগ আসবে ঢাকার মধ্যেই ঢাকা বা কোনো এক জায়গায় একটা ভ্লগ আসবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই দোয়া রাখবেন আমাদের জন্য সবার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান